হৃদয় মাঝারে পুষলাম কত আদরে হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন চিনলা না এ পাগলের ভালোবাসার সবাই একদিন ফুরাবে আমার অভাব সারে সভা বন্ধু ধরবে পর মানুষের হাত আমার বুকে আসবে অমাবস্যা চাঁদ তুমি বন্ধু পাগলের ভালোবাসার সভা অভাগার মন নিয়ে করোনা ছলো না মন সে তো নয় রে তোমার হাতের খেলনা অভাগার ভালো আসার স্বভাব একদিন পোড়াবে আমার অভাব এ পাগলের ভালোবাসার স্বভাব পাগলের ভালোবাসার সভা একদিন করাবে আমার অভাব পাগলের ভালোবাসার সভা